কি দিয়ে গেলা মরে নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরাণ পরে কি দুঃখ দিয়ে গেলা মরে নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে মাটিতে না পাটিতে না পালঙ্কের উপরে শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে রে সমুদরে বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল কাটা ঘায়ে নু সিটাইয়া কাটা ঘায়ে নু সিটাইয়া খুচাইয়া তুলতে সোসাল আইজ আমার ঘটিল জঞ্জাল তুই হইলার মধুর মনের আশা তোর সার খন্ডে পাইও ভালোবাসা সুন্দর সুন্দর গান শোনায়ো সুন্দর সুন্দর গান শোনায়ো নিষিদ্ধ জাগিয়া রে ও নাই রে গুলজার ভিতর গাথি রাইখম তোমারে সিনা লগে বান্ধি রাইখম তোমারে শালুক ফুলের লাজ না শালুক ফুলের লাজ নাই রাইত শালুক ফোটেলো রাইত শালুক ফোটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি আশায় আসি তোমারে লই বান্ধু মেখান সুখের ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা ভালোবাসার দাম না দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা কোন হরণে ভালোবাসার দাম না দিলা পিন্ধার পলাশের বন পালাবো পালাবো মন নেংটি ইদুরে ঢোল কাটে হে কাটে হে গতরে পীরিতির ফুল ফোটে আমার বন্ধু রাত কানা বাড়ির কাছে আনা গোনা হিম ছড়াই উঠে ধান কুটে হে কুটে হে গতরে পীরিতির ফুল ফোটে দেশে যা রাঙা মাটির দেশে যা কি থাকে তো কেমন আইছে নাই রে একেবারে মনাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হারি আর মাদাল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারি আর মাদাল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মনাইছে নাই রে আহা একেবারে মনাইছে নাই রে একেবারে